আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও তো আমি ডায়মন্ডে থাকাকালীন এই ভিডিওটা রেকর্ড করি তো একটা রুদ্রশ্বাস ম্যাচ হয়েছিল তো ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. এটার পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমি প্লেন থেকে এখনও নামিনি তো আজকের ম্যাচটা প্লেন থাকা অবস্থায় দিলাম আর অনেক কিছু প্রকাশ পাচ্ছে এখানে আমি এখানে আমার টিমমেট হিসেবে আমার সাথে ছিল খালি নূপুর আর আমার সাথে বাকি যেই দুজন অফলাইন আর সবুজ ওয়াইটি এরা দুজন হয়েছে র্যান্ডম প্লেয়ার তো আমি ম্যাচটা খেলি র্যান্ডম প্লেয়ারদের সাথে তো আমি চেষ্টা করি অনেক ভালো খেলার জন্য তো দেখতে থাকুন আপনারা ম্যাচটি তো প্রথমে আমি একটা প্লেয়ারকে ডাউন করার পর আমাকে পিছন থেকে আরেকটা প্লেয়ার নক করে মেরে ফেলে আর সেদিকে আমার যে টিমমেট ছিল নূপুর ও নেট চলে যায় হঠাৎ করে বলতেছিল ভাই আমার নেটই আজকে অনেক প্রবলেম করতেছে তো আমি খেলতে পারবো না মনে হচ্ছে তো এদিকে যে আমার টিমমেট ছিল সেই টিমমেট একটা একজন মারা যায় আমিও মারা যাই তো আরও একজন টিমমেট যে ছিল বি সোহাগ এফ সোহাগ ওয়াইটি এই যে টিমমেটটা ও আমাকে আমাদেরকে বলতেছিল যে ভাই আমাকে নিয়ে খেলতে পারেন কোনো সমস্যা নেই আমি পুশ দেই খুব কম তো দেখতে থাকুন আপনারা ম্যাচ তো আমি বরাবরের মতো আমাদের এখানে যে ব্যাপারটা ঘটে একটা বিস্ময়কর এখানে আমার টিমমেট আমরা যেই তিনজন আছি নূপুর সহ আমরা তিনজনই মারা যাব তো সেই মুহূর্তে সেই কাজ করার এর মধ্যে আমাকে নামায় দেয় তো সাথে আমার যেই আরও একজন প্লেয়ার ছিল আমাদের দুজনকেই নামিয়ে দেয় তো নেমে নেমে লুট করি মোটামুটি একটা ভালো জায়গায় নামি যেতে আমি আমার গন্তব্যস্থলে যেতে পারি তো আমি এখানে বিজন যে নতুন গানটা আসছে সেই গানটা পেয়ে যাই দুটাই বিজন তো আমি ভালো একটা গান খুঁজি যে আজকে ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে আর এখন অজ্ঞান পেলাম তারপরে অনেক দূর টেনে দেওয়ার পর আমি ভালো একটা কিছু করি স্কিলটা আমি নিই আর ফিলটা সোহাগ ভাইয়ের ছিল তো সোহাগ ভাই বলতেছিল ভাই এটা কী করলেন তো আমি ওনারা সেভ করতে যেয়ে একটা মারি এর মধ্যেই মেটটা মানে প্লেয়ারটা মারা যায় তো দেখতে পাচ্ছেন একটা কিল আমি প্রথম কিলটা করে ফেললাম আর আমার সাথে যেই ভাইয়াটা ও ভালো কিল করে তো এর মধ্যে আমি আমি একটা হুন্ডার পেয়ে যাই আমি এখন সেই হুন্ডার দিয়ে চলে যাব বলতেছিলাম ভাই আমি জোনে ঢুকে যাই আমার কাছে কে ক্যারেক্টার আছে তারপর আমি জোনে ঢুকে যাই আমার ভাই কিল লাগবে আজকে ভালো একটা পারফরমেন্স আর এদিকে একটা গাড়ি আমি দেখতে পাই তো আমি ওই গাড়িটার পিছন পিছন যাই যে আমি ওই ওই প্লেয়ারটাকে মারব তো আমার ইচ্ছা ছিল ওই প্লেয়ারটাকে মারার তারপর আমি অনেক দূর পর যাওয়ার পর ওই প্লেয়ারটাকে আর পাই না কিন্তু আমি প্লেয়ারটা গাড়ি নিয়ে যায় যেহেতু স্পোর্টস কার আর জানেন স্পোর্টস কারের অনেকগুলো স্কিম বর্তমানে আসছে তো আমি যাচ্ছি বিমা শক্তির দিকে তো দেখতে থাকুন এখানে ম্যাচটা কি এরকম একটা রুদ্রশ্বাস ম্যাচ দেখেন ম্যাপে কিন্তু অনেকগুলো ইনিমি আর আমি ভাবতেই পারিনি যে এখানে আমি এত বেস্ট একটা ম্যাচ খেলবো তো আমি ওই যে আমার যেই প্লেয়ারটাকে আমি দেখতে পাইছিলাম ওই প্লেয়ারটাকে আমি দেখতে পাই আর সাথে সাথে ওই প্লেয়ারটাকে আমি নক করে ফেলি এমপি ফোর্টি দিয়ে আর আমার এমপি ফোর্টিটা ম্যাক্স ছিল যার কারণে আমি খুব ভালো একটা পারফরমেন্স পেয়েছিলাম আর এখানে প্লেয়ারটাকে আমি মেরে ফেলি তো এই পাশে একটা প্লেয়ারকে আমি মাঠে থাকি এর মধ্যে একটা প্লেয়ার অন্য পাশে যায় তো ওইটাকে আমি আবার ডাউন নিতে মাঠে থাকি তো ওই পাশে আমার যেই প্লেয়ার ওনারে আবার মাঠে ছিল আমি এখানে অনেক চেষ্টা করি আমার এখানে প্রায় লাইফ শেষ করে দিচ্ছিল সেই মুহূর্তে আমি ওকে মেরে ফেলি কারণ আমার যে টিমমেট ওই টিমমেটটা অনেক ভালো ছিল র্যান্ডম প্লেয়ার ও এরকম প্লেয়ার পাওয়া যায় না বর্তমানে কারণ না যেসব প্লেয়ার এখন বর্তমানে আসছে আর এখানে আমি একটা গাড়ির সাথে ধাক্কা খাই তো আর যে কথা বলতেছিলাম আর এখানে আরও একটি নক করে ফেলি আর এখানেই ঘটনাটা ঘটে তো আমি আরও একটা প্লেয়ার একসাথে দুইটা প্লেয়ার নক করে ফেলি আমার এখানে কিল হয় কয়টা দেখেন অলরেডি এখানে আমার চারটা কিল হয়ে গেছে আমি এখানেই চারটা কিল করে ফেলছি তো এখন আমি ভাবতে পারতেছিলাম না যে এখানে আমি কিভাবে এতগুলো কিল এখানে করে ফেলি তো আমার দেখতেই পারতেছেন আমি আবার যাচ্ছি পিকের দিকে তো এখন পর্যন্ত ছাব্বিশ জন এনিমি অ্যালাইভ আছে আর এই মুহূর্তে আমি কিল করেছি পাঁচটা এর মধ্যে আমার যে র্যান্ডম প্লেয়ার তাকে এখানে মেরে ফেলে তো আমি তাকে সেভ করার জন্য যাচ্ছিলাম আর ওদিকে আমার যেই টিমমেট ছিল নুপুর ও ওরে বাঁচায় ফেলায় বাঁচায় ফেলায় ও এখানে অফলাইনকে ডাউন করেছিল সবুজকে না তো দেখতে পাচ্ছেন আর সরি গাইস সবুজ নয় সোহাগ সোহাগ হয়টি তো ছেলেটা ভালোই খেলে পরবর্তীতে আমি তাকে অ্যাড করতে চেয়েছিলাম বাট সে তো আর পরে আর টিম হিসেবে আসে নাই আর এখানে আসার পিছিয়ে আসার পরেই আমি একজনকে ডাউন করে ফেলি আর আমি আমার গানটা ম্যাক্স করতে পারি না ম্যাক্স করার সুযোগও থাকে না আর এখানে পিকেতে আইসাই আমি আরও দুটো কিল করতে সংক্ষোভ হই তো আমি বোর্ডের এক নাম্বারে ছিলাম এই ম্যাচটাতে তো চিন্তা করতেছিলাম যে আমি ক্রিমিনাল বান্ডিল নেওয়ার পর যে একটা ম্যাচ খেলার সেই ম্যাচটাই আমি মনে হয় খেলে ফেলেছিলাম আর আমি তখন ডায়মন্ডে ছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি অবশ্য এতটা ভালো খেলি না এই ম্যাচটা কিভাবে যে এত ভালো খেললাম সেটা বলতেও পারি না আর আমি নিজেকে এতটা ভালো খেলোয়াড় হিসেবে দাবি করি না আমি বরাবরের মতনই বলি যে না ভাই আমি খেলা খুব কমই পারি আপনারা খেললে আমাকে নিয়ে খেলতে পারেন সাপোর্ট দিয়ে খেলতে পারবো খেলতে পারবো সাপোর্ট দিতে পারবো যতটুকু আমার এফোর্ট হয় তো এর মধ্যে আমি আটটা কিল করে ফেলি পিকেতেই তিনটা কিল আর ওই পাশে ছিল পাঁচটা টোটাল আটটা কিল আর আমি বিমা শক্তিতে করেছিলাম চারটা বিমা শক্তিতে চারটা পিকেতে এখন পর্যন্ত তিনটা তো দেখতে পাচ্ছেন আমাদের জোনটাও ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো পিকে থেকে আমাদেরকে বের হতে হবে তাড়াতাড়ি দিতে হবে তো আমি এখানে চিন্তা ভাবনা করি যে এখানে কোনো প্লেয়ার আছে কিনা তো আমি তাকে বোম মেরে মারতে পারবো কিনা সেই জন্য আমি এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমটা মারি তো ওইখানে একটা প্লেয়ার ছিল এখানে একটা প্লেয়ার ছিল সেটা ওই পাশ দিয়ে বের হয়ে যায় আমি বোম মেরেছি দেখি না ওই প্লেয়ারটাকেও আমি মারতে সক্ষম হই তো দেখতে পারলেন আমি নয়টা কিল অলরেডি করে ফেলেছি তো আমি কিভাবে নয়টি কিল করলাম আমি নিজেও বলতে পারি না তো আমি বলেছিলাম ভালো একটি ম্যাচ খেলার আশা নিয়ে এই ম্যাচটি আমি খেলার জন্য নেমেছি তো আর এইদিকে আমাদের জোন লাস্টের দিকে চলে আসে আর ইনিমি বাকি ছিল আটটা এর মাঝখানে আমরা অনেক পুশ দিই তো চিন্তা ভাবনা করেছিলাম আমাদের যেন আমাদের যেই top ten top ten already পূরণ হয়ে গেছে যে আমাদের ভালো খেলার আমি এই ম্যাচটা ভুয়া করার জন্য বলতেছিলাম আমাদেরকে ভাই যেভাবে হোক ভুয়ে নিতে হবে কারণ সবাই মোটামুটি একটা ভালো কিলের মধ্যেই ছিলাম এ আমি বাঁচার আগেই তো আমার টিমমেট যে ছিল র্যান্ডম সে হাতটি কি করে ফেলে তো এখানে যে প্লেয়ারটা নাম দিছে আমি ওই প্লেয়ারটাকে মানে ডাউন করে ফেলি কারণ আমি ওই প্লেয়ারটাকে তো মারিও নাই ওর দু একটা হিট করেছিলাম আর এর মধ্যে ওই প্লেয়ারটা কিল আমি পেয়ে যাই দশটা কিল হয়ে যায় তার সাথে সাথে মাস্টার কিল বলে তো এখানে আমি আরও একটা কিল পেতাম সেখানে আমি এই কিলটা পাইনি আমার যে টিমমেট ছিল ওই টিমমেটই নিয়ে নিছে আর একজন ম্যান যেহেতু ছিল তো দেখতেই পারতেছেন সেইখানে ম্যাচ ম্যানটি মারা যায় ওরাই মেরে ফেলে আমি অনেক ড্যামেজ এখানে দেই তারপরও কিছু হয় না আমি এখানে ই করি তারপর আমার যে টিমমেট ছিল নূপুর ওই কিলটা নিয়ে নেয় তো এখানে দেখতে পার দেখবেন যে আমি এখানে ভালো একটা ইয়ে করেছিলাম সেক্ষেত্রে